হিজরির সপ্তম শতাব্দীর একেবারে প্রথম দিকে যখন চেঙ্গিস মঙ্গলেরা খোরাসান আক্রমণ করে তখন গাজ তুর্কদের ওই সমস্ত লোক খোরাসান ছেড়ে তুর্কমেনিস্তানের মার্ভ অঞ্চলে চলে যায় এবং সেখানে বসবাস করতে থাকে ওই গোত্রের নাম ছিল কাই গোত্র এদের নেতার নাম ছিল সুলাইমান খান এরা ছিল খাঁটি মুসলমান সুলাইমান খান ছিলেন যোগ্য এবং দক্ষ নেতা যার কারণে সেখানকার লোকজন তার চারপাশে একত্রিত হতে থাকে যারা এতদিন দিকভ্রান্তের মতো এদিক সেদিক ঘোরাফেরা করছিল এভাবে তাদের দল ভারী হতে থাকে এটা ছিল ওই যুগ যখন চেঙ্গিস খানের দস্যুতার কারণে বিভিন্ন দেশের শান্তি ও নিরাপত্তা বিপর্যয়ের সম্মুখীন হয়ে পড়েছিল এবং প্রত্যেক ব্যক্তিকে জানমালের নিরাপত্তার জন্য নিজ বাহুবলের উপর নির্ভর করতে হচ্ছিল তখন অত্যাসন্ন বিপদাপদের মোকাবেলা করার জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকা প্রত্যেক ব্যক্তি ও জনগোষ্ঠীর জন্য ছিল অপরিহার্য সুলাইমান খান সুষ্ঠুভাবে নিজের শক্তি বৃদ্ধি করেন এবং নিজ জনগোষ্ঠী যাতে বিনা প্রয়োজনে কোনোরূপ ক্ষতির সম্মুখীন না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখেন খাওয়ারিজম সাম্রাজ্যের পতন সুলাইমান খানের সামনে সুন্দর সুযোগ এনে দেয় তিনি অতি অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক যোদ্ধা ও প্রচুর পরিমাণ যুদ্ধ সামগ্রী সংগ্রহ করতে সক্ষম হন চেঙ্গিস খান তার মৃত্যুর তিন বছর আগে ছয়শো একুশ হিজড়ি বারোশো চব্বিশ খ্রিস্টাব্দে একটি বিরাট বাহিনী সেলজুক সাম্রাজ্য আক্রমণের জন্য প্রেরণ করেন যার রাজধানী ছিল কুনিয়া সে সময় কুনিয়ার শাসন ক্ষমতায় ছিলেন আলাউদ্দিন কাইকুবাদ সেলজুকি কালের পরিক্রমায় এক সময়ের পরাক্রমশালী সেলজুক সাম্রাজ্য অনেক দুর্বল হয়ে পড়েছিল যাই হোক সুলাইমান খানের কাছে এই সংবাদ পৌঁছালো যে মঙ্গলরা আলাউদ্দিন কাইকুবাদের উপর হামলা চালিয়েছে তিনি শুনে অত্যন্ত ব্যথিত হলেন কেননা কুনিয়া সুলতান ছিলেন মুসলমান আর মঙ্গলরা ছিল কাফের মঙ্গলরা মুসলিম বিশ্বকে ইতিমধ্যেই ধ্বংস করে ফেলেছিল সুলাইমান খান আলাউদ্দিন কায়কুবাদকে সাহায্য প্রদান এবং এই যুদ্ধে অংশগ্রহণ করাকে শাহাদাত লাভের শ্রেষ্ঠ সুযোগ মনে করে নিজ গোত্রকে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হওয়ার আদেশ দেন সুলাইমান খানের এই বাহিনীর সঠিক সংখ্যা জানা যায়নি তবে সুলাইমান খান এই বাহিনীর যে অংশকে অগ্রবর্তী বাহিনী হিসেবে নিজ পুত্র এতগ্রুলের নেতৃত্বে রওনা করেছিলেন তার সংখ্যা ছিল চারশো জন দুনিয়ার বড় বড় এবং অতি গুরুত্বপূর্ণ ঘটনা যেমন প্রায় ক্ষেত্রে আকস্মিকভাবে ঘটে থাকে তেমনি সুলাইমান খানের এই ঘটনাও আকস্মিকভাবে ঘটেছিল এদিকে এরতুগুলের মুজাহিদ বাহিনী যখন অগ্রসর হচ্ছিল ঠিক তখন মঙ্গল বাহিনী আলাউদ্দিন কাইকুবাদের বাহিনীর সম্মুখে পৌঁছে গিয়েছিল সালজুক বাহিনী ও মঙ্গলদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায় মঙ্গল বাহিনী ছিল দুরন্ত ও দুর্ধর্ষ তারা অতি শীঘ্রই সেলজুক বাহিনীকে কোণঠাসা করে ফেলে সেলজুক বাহিনী যখন পরাজয়ের দ্বারপ্রান্তে ঠিক তখনই আর্তগ্রুলের বাহিনী সেখানে উপস্থিত হয় তিনি দুটি বাহিনী যুদ্ধরত অবস্থায় দেখতে পান আর্তগ্রুল জানতেন না কে কোন পক্ষ তবে তিনি তৎক্ষণাৎ উপস্থিত বুদ্ধি খাটিয়ে মনস্থির করেন তিনি দুর্বল পক্ষকেই সমর্থন করবেন এবং সাথে সাথে তার চারশো জন সঙ্গী নিয়ে দুর্বল পক্ষের দিক থেকে সবল পক্ষের উপর সিংহ বিক্রমে ঝাঁপিয়ে পড়েন এত দৃঢ়তা ও দুঃসাহসিকতার সাথে এই আকস্মিক হামলা চালানো হয় যে মঙ্গলরা শেষ পর্যন্ত টিকতে না পেরে তাদের অসংখ্য লাশ ফেলে রেখে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে আলাউদ্দিন সালজুকি কিছুক্ষণ আগেই যেখানে পরাজয় ও ধ্বংসকে অবধারিত মনে করেছিলেন সেখানেই অকস্মাৎ এই অকল্পনীয় সাহায্য এবং বিজয় প্রত্যক্ষ করে তিনি যার পরনাই উল্লসিত হন এবং এর্তগ্রুলকে রহমতের রূপে মনে করে তাকে জড়িয়ে ধরেন আর্তগ্রুলও উদ্দেশ্য সফল হওয়ায় অত্যন্ত সন্তুষ্ট হলেন আর্তগ্রুল ও আলাউদ্দিন কাইকুবার যখন বিজয় আনন্দে মত্ত ছিলেন ঠিক সেই মুহূর্তে সুলাইমান খান তার মূল বাহিনী নিয়ে সেখানে পৌঁছান আলাউদ্দিন সালজুকি সুলাইমান খান ও তার পুত্র আর্তুগ্রুলকে মূল্যবান পরিধেয় উপহার দেন তিনি খুশি হয়ে আর্তুগ্রুলকে আঙ্গোরা বর্তমান আঙ্কারার নিকট কারাকাডাগে জায়গির প্রদান করেন এবং সুলেমান খানকে নিজস্ব বাহিনীর সর্বাধিনায়ক নিয়োগ করেন এখানে আলাউদ্দিন সালজুকির তীক্ষ্ণ বুদ্ধি ও দূরদর্শিতার কথা স্বীকার করতেই হবে যে তিনি আর্তুগ্রুলকে সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ এলাকাটির দায়িত্ব দেন কুনিয়া সাম্রাজ্য প্রথমে বেশ বড় ছিল কিন্তু রোমান আর মঙ্গলদের চাপে পড়ে কুনিয়ার একেবারে চিরাচাপটা হওয়ার উপক্রম হয়েছিল এবং আয়তন ক্রমশ হ্রাস পেতে পেতে তা একটি ক্ষুদ্র রাজ্যে আকার ধারণ করেছিল যার অস্তিত্ব যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারত যা হোক কারাকাডাগের অবস্থান ছিল একেবারে রোমান সীমান্তে বারোশো একান্ন সালে আর্তগ্রুল নাইসিয়ান শহর থোবাসিয়ন জয় করেন এর নতুন নামকরণ হয় সগুত এবং এটি তার সাময়িক রাজধানী হয় তার এই কীর্তিত্বপূর্ণ কাজের পুরস্কার স্বরূপ সুলতান আলাউদ্দিন সালজুকি আর্তুগ্রুলকে আরও কিছু এলাকা ছেড়ে দেন আর্তুগ্রুল আরও শক্তিশালী হয়ে ওঠায় রোমানদের দিক থেকে আক্রমণের আশঙ্কা লোপ পায় কিছুদিন পর পিতা সুলাইমান খান ফুরাত নদী বা বর্তমান ইউফ্রিটিস নদী অতিক্রমকালে পানিতে ডুবে মারা যান এদিকে আর্তগ্রুল নিজ এলাকা শাসন করে যাচ্ছিলেন এবং নিজের রাজ্যের পরিধি ক্রমাগত বৃদ্ধি করছিলেন এভাবে আর্তগ্রুলের একটি উল্লেখযোগ্য রাজ্য প্রতিষ্ঠিত হয় ওদিকে মঙ্গলদের ক্রমাগত আক্রমণ সেলজুক সুলতানকে ব্যতিব্যস্ত রাখে এবং শেষ অবধি ছয়শো একচল্লিশ হিজড়িতে মঙ্গলরা কুনিয়াকে একটি কারদ রাজ্যে পরিণত করে এতে অবশ্য অ্যাটুগ্রুলের কিছুই হল না কারণ তিনি ছিলেন মঙ্গলদের ধরাছহর বাইরে মঙ্গলরা এশিয়া মাইনরের এই ছোট ছোট রাজ্যগুলোর ব্যাপারে কোনোরূপ নাক না গলিয়ে তাদেরকে তাদের মতো থাকতে দেয় ছয়শো চৌত্রিশ হিজড়ি বা বারোশো ছত্রিশ থেকে সাতত্রিশ খ্রিস্টাব্দে আলাউদ্দিন কায়কোবাদ মারা গেলে তার পুত্র গিয়াসুদ্দিন কায়খসরু কুনিয়া সিংহাসন আরোহণ করেন এর মধ্যে আর্তুগরুল সূত্রে আবদ্ধ হন তার স্ত্রী ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের মাতা সেলজুক সাম্রাজ্যের শাহজাদা নোমানের কন্যা হালিমা খাতুন ছয়শো সাতান্ন হিজড়িতে আর্তুগরুলের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয় এবং তার নাম রাখা হয় ওসমান খান তার জন্ম বারোশো আটান্ন খ্রিস্টাব্দে যে বছর মঙ্গলরা বাগদাদ ধ্বংস করে ইনি হচ্ছেন সেই উসমান খান যার নামানুসারে তুর্কি বাচ্চাদের সালাতিনে উসমানীয় বা উসমানীয় সুলতান বলা হয় বারোশো সাতাশি সালে যখন উসমানের বয়স ত্রিশ বছর তখন এর্তগ্রুলের মৃত্যু হয় এ সময় কুনিয়া সম্রাট এর্তুগ্রুলের সমগ্র এলাকার শাসন ক্ষমতা উসমান খানকে প্রদান করেন উসমান খানের যোগ্যতার পরিচয় পেয়ে কুনিয়ার বাদশাহ গিয়াসুদ্দিন খাইখসু ওই বছরই তাকে নিজ সেনাবাহিনীর সর্বাধিনায়ক নিয়োগ করে তার সাথে নিজের মেয়ের বিবাহ দেন এবার এর্তুগ্রুলের ছেলে ওসমান খান কুনিয়া শহরে বসবাস করতে থাকেন এবং অতি শীঘ্রই প্রধানমন্ত্রী পদে উন্নীত হন বারোশো নিরানব্বই থেকে তেরোশো খ্রিস্টাব্দে মঙ্গলদের সাথে এক যুদ্ধে খায়খসরু নিহত হন তার কোনো পুত্র সন্তান ছিল না একটিমাত্র কন্যা সন্তান ছিল তার সাথেই উসমান খান পরিণয়সূত্রে আবদ্ধ হয়েছিলেন কাজেই সাম্রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তারা সর্বসম্মতিক্রমে ওসমান খানকে কুনিয়ার নতুন সুলতান হিসেবে ঘোষণা করেন এভাবে ইসরায়েল ইবনে সালজুকের বংশধারা যে সাম্রাজ্য চারশো সত্তর হিজড়িতে কায়েম করেছিল তার বিলুপ্তি ঘটে এবং তদস্থলে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়